চোখের সামনে ভাই সব চলতে আছে রে ভাই কি করে ভাই চোখের সামনে সব চলে রে ভাই জানতে পারছি সকাল সাতটায় ভাই সোনার সাথে সাথে তৈরি আসে দেখি সব শেষ ভাই ও বাবা রে আমার বাবা রে আসসালামু আলাইকুম ঢাকার নিউ মার্কেটে কিন্তু আজকে সকাল থেকে আগুন লেগেছে এ পর্যন্ত আঠারোটি ইউনিট সেখানে আগুন নিবানোর চেষ্টা করতেছে কিন্তু এখনও কোনো প্রকার নিয়ন্ত্রণ আসে নাই ভয়াবহ আগুন দোকানদাররা তাদের মাল সামানাগুলো নিচে নামাচ্ছে এবং নামিয়ে নিচ্ছে তবে অনেক মাল সামানা পড়ে গিয়েছে মানে তাদের স্বপ্ন ভেঙে গিয়েছে প্রিয় দর্শক কথা হচ্ছে কেন এত বেশি আগুন লাগতেছে বর্তমান আমাদের বাংলাদেশে বেশি আগুন লাগতেছে বিভিন্ন মার্কেট বাড়ি ঘর মানে এগুলো কি আসলে কেয়ামতের কোনো আলামত এই সমস্ত বিষয় নিয়ে আলেম সমাজকেই বলছে কেন এবার এত বেশি বেশি আগুন লাগে আগুন লাগাটা আসলে কিসের আলামত এগুলো কি আল্লাহ তালার গজব আল্লাহ তালা কেন এই সমস্ত শপিং মহলের উপর মার্কেটের উপর বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের উপর আগুন লাগতেছে কেন বা কেন এই আগুন লাগতেছে আল্লাহ তালা কেন নারাজ হয়েছেন তারা কি কোনো অপরাধ করেছে তারা কি এরকম হইতে পারে যে এক টাকার মাল বিশ টাকা বিক্রি করছে গরিব অসহায় মানুষকে ধোকা দিচ্ছে এটা হতে পারে কেনই বা এই ধরনের আজাবে তারা পড়েছে কেন এই ধরনের আগুন লাগছে বারবার চলুন আমরা বিস্তারিত খুঁটিনাটি বিষয়ে একটু ঘেঁটে আসি ইসলামিক এবং আলিম সমাজের বিষয়ে আলিম সমাজ কি বলে এই সমস্ত বিষয় নিয়ে কেন বারবার মানুষের এই ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় দর্শক মেইন কথা হচ্ছে যে আপনারা সবাই সতর্ক থাকুন পৃথিবী কিন্তু কেয়ামতের শেষ নিকটে চলে আসছে অন্যায় কাজ থেকে বিরত থাকুন মানুষকে ভালোবাসুন এক টাকার মাল দুই টাকা বিক্রি করেন দুই টাকার মাল দশ টাকা বিক্রি করিয়েন না কারণ মানুষ এখন অভাবে আছেন অনেক অভাবী মানুষ রয়েছেন যারা ঈদের শপিং করতে পারবে না একটি ভালো জামা পরতে পারবে না একটি ভালো জামা কিনতে পারবে না এক্ষেত্রে আমরা অনেক অসাধু ব্যবসায়ীকে দেখেছি দশ টাকার মাল দুই হাজার টাকা দাম দিয়ে বসে থাকে দুইশো টাকার এক জোড়া জোতার দাম সর্বোচ্চ আড়াইশো টাকা হইতে পারে সেই দুইশো টাকার এক জোড়া জোতা যদি আপনি দুই হাজার টাকা বিক্রি করেন তাহলে এটা হচ্ছে আপনার অমানবিক কাজ এবং জুলুমি কাজ এই জন্য আল্লাহ তালা এগুলো বরদাস্ত করে না আপনার এই টাকা পয়সা এই লোভনীয় ব্যবসা একদিন ধ্বংস হয়ে যেতে পারে তাই সবাই সাবধানে থাকুন হক হালালের কোনো মাইন নেই হক হালালভাবে চলবেন হক হালালভাবে ব্যবসা করবেন আপনার এই ব্যবসা আপনার এই বিজনেস আল্লাহ তালা হেফাজত করবেন এটাই হচ্ছে হান্ড্রেড পারসেন্ট রাইট কথা তবে চলুন আজকে আমরা জেনে আসি কেনই বা এত আগুনের বয়ে বর্বতা কেন আগুন লাগতেছে কেন এই আগুন লেগে বারবার বিভিন্ন শপিং মহল মার্কেট পুড়ে যাচ্ছে চলুন আমরা জেনে আসি ইসলামিক বিষয়ে তারা কি বলছে কিয়ামত সংগঠিত হওয়ার আগে যেসব ঘটনা ঘটবে তার মধ্যে কিয়ামতের সময় ঘুমিয়ে আসলে সর্বপ্রথম যে বড় আলামতটি প্রকাশ পাবে তা হল আগুন নির্গমন এটি হবে বড় ধরনের আগুন এই আগুন ইয়েমেনের পূর্ব দিকের এডেন নগরী থেকে বের হবে এটি কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে সর্বশেষ এবং কিয়ামত অনুষ্ঠিত হওয়ার জন্য সর্বপ্রথম নিদর্শন কঠিন উত্তপ্ত একটা গরম বাতাসের আজাব পৃথিবীবাসীর দিকে আসতে থাকবে এমন আজাব কি এসেছে গরম উত্তপ্ত বাতাস কি আসছে একটু নাসার গবেষণাগুলো করে দেখেন বাসায় গিয়ে তারা বলছে সূর্যের মধ্যে এখন কিছু বিক্রিয়া চলছে বিস্ফোরণ চলছে এমন হতে পারে অতি শীঘ্রই পৃথিবীর দিকে উত্তপ্ত গরম বায়ুর রাজা আসা শুরু করবে তাহলে ঠিক আছে আপনি কে আমাদের কিছু আলামত বলে দেন কেয়ামত কবে হবে এক্স্যাক্টলি আপনি জানেন না আমিও জানি না আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু কেয়ামতের আলামত কিছু আমাদেরকে বলে দেন নবী সাল্লাহ সাল্লাম এই হাদিসে মাত্র দুইটা আলামত বলেছেন বলেছেন আর কি দুইটা অন্য অনেক হাদিস আছে ওখানে শত শত আলামত আছে এই হাদিস চোখের সামনে ভাই সব চলতে আছে রে ভাই কি করে ভাই চোখের সামনে সব চলে রে ভাই জানতে পারছি সকাল সাতটায় ভাই শোনার সাথে সাথে দৌড়ে আসে দেখি সব শেষ ভাই ও বাবা রে আমার বাবা রে ঠিক ফজরের সময় ভোর বেলা এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে ভাবতে শেখায় আমরা ঢাকাবাসী এই ঘটনায় অন্তত আমাদের প্রত্যেকটা মানুষের আল্লাহর কাছে প্রতিটা মানুষের আমাদের ইস্তেকফার গণ ইস্তেকফার করা দরকার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ রব্বুল আলমিন সান্ত্বনা নসিব করুন যে আমাদের